সম্মানিত আজকের এই পবিত্র জুমার মুসল্লিগণ সমস্ত তারিখ ও প্রশংসা গুণগান সেই মহা রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না তাই আমরা সকলেই সংক্ষিপ্তভাবে বলি আলহামদুলিল্লাহ তিনারই প্রশংসা পরে পরে রাসুল করিম সাল্লাহ সাল্লামের ওপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ বক্তব্যর বিষয় চলছিল আজকে তৃতীয় জুম্মা চলছে একটা বিষয় নিয়ে বিষয়টা খুব লম্বা বলে একটা জুম্মায় শেষ করে দেওয়া পারা যাবে না বলেই ভাগ ভাগ করে আমরা আলোচনাটা করেছি আজকে সেই ইত্তাকুল্লা অমায়াতাওয়াক্কাল আল্লাহ হাসবু ইন্নাল্লাহ বালুগু আমরে যে বিষয় চলছিল আল্লাহ তাবারকতলার প্রতি ভয় প্রদর্শন অন্তরে দিলে রাখতে হবে তারপরে আমাদের দুনিয়া চলতে হবে দুনিয়া চলার সামনে অনেক কিছু আমাদের পাপ পুণ্য দুটোই সামনে আসবে যদি আমাদের দিলে আল্লাহর প্রতি ভয় থাকে তাহলে আমরা পাপ কাজটাকে আমরা ছুঁড়ে ফেলতে পারবো বা বিরত রাখতে পারবো তো যাই হোক আপনারা যে ইত্তাকুল্লাহ আল্লাহর প্রতি ভয় ভয় কি জিনিস গত দুজুম্মা থেকে আমরা শুনছি আমাদের পরিবর্তন কতটুকু হয়েছে আপনারা নিজে অনুভব করতে পারবেন মাঠে গেলাম বেগুন চুরি করে নিয়ে চলে আসলাম বাগানে ঢুকলাম আম লিচু পেড়ে ব্যাগে ভরে নিয়ে চলে আসলাম পুকুরে গিয়ে জাল ফেললাম মাছ চুরি করে নিয়ে চলে এলাম আর এদিকে নামাজও পড়ছি এর কোনো মূল্য নাই কেননা আল্লাহ নবী বলেছেন যে যদি তোমরা আমার মতো আল্লাহকে চিনতে ও জানতে তাহলে তোমরা বেশি বেশি কানতে কম কম হাসতে আল্লাহ নবী এত পাওয়ারফুল মানুষ হওয়া সত্ত্বেও যার আগে পেছে কোনো পাপ নেই নিষ্পাপ বলা হয়েছে সে নবী আল্লাহকে ভয় করেছে তাহলে আমরা কি তার থেকেও নিষ্পাপ আমাদের অন্তরকে একটু ভয় হয় না যে পাপ কাজটা আমরা করছি করতে চলেছি আল্লাহর প্রতি একটু গিয়ে আমাদের দিলে অন্তরে মানুষের ভুল হবে শয়তান তাকে পাকড়াও করবে এটা ঠিক কিন্তু ধারাবাহিক তো নাই আপনার মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে এটা স্বাভাবিক কথা এটা আল্লাহও ভালো জানে মানুষ ভুল করবে এটা আল্লাহ ভালো করে জানে মানুষ অন্যায় করবে পাপ কাজ করবে আল্লাহ এটা ভালোভাবে জানে কিন্তু ফিরে আসতে হবে আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু ধারাবাহিকভাবে পাপ কাজ করলাম আর খুদবাতে তো শুনছি যে তোমরা বেগুন চুরি করো না কার পুকুরে গিয়ে মাছ চুরি করো না ঘাস কাটতে গিয়ে ব্যাগে ভরে এলে ফসল ছেলে বাচ্চা ছেলে নিয়ে এসেছে আপনি মা আপনি আব্বা গার্জেন জিজ্ঞাসা করেননি যে আজকের বেগুন তো আমি কিনিনি তো বেগুন কোথায় পেলে আজকে তো এই ফসলটা আমার কেনা নাই তো ফসলটা কোথা থেকে এলো মা তো প্রশ্ন করে না বাপ তো করেই না বাপ তো জানেই না তো সে বিভিন্ন কাজে ব্যস্তই থাকে মা তো জানে যে আমার ছেলে আজকে ঘাস কাট থেকে বেগুন নিয়ে এসছে কোথা থেকে নিয়ে আসলো কি সমাচার কোনো কথা নাই এটা কি তাহলে প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ভয় করে চলা মা বোনরা আপনারা একটু চুপ করুন আর না হলে জুম্মা আপনাকে বন্ধ করে দিতে হবে আশা বাড়তেই পড়া ভালো এখানে আশা কিছু শেখার জন্য হট্টগোল চেঁচামেচি করার জন্য এখানে কিন্তু আসা নয় আর যাদের বাচ্চা আছে কোলে অসুবিধা তারা বাড়তে পড়বেন বাচ্চাকে নিয়ে আসার কোনো দরকারই নাই কারণ একটা বাচ্চার জন্য আরও পাঁচটা মহিলাদের ডিস্টার্ব হবে সেটা করবেন না চেষ্টা করবেন একটু চুপ থাকার কথাগুলা শোনার কথা শুনে তো কাজে আমলই হচ্ছে না তো যাই হোক যে ভয়ের কথা বলছিলাম গামেদি সম্প্রদায়ের একজন মহিলা ভয় কি জিনিস আপনাকে এই হাদিসটা প্রমাণ করাচ্ছি যেহেতু এটা আল্লাহ রাসুলের কাছে স্বয়ং আসছে দেখুন গামেদি সম্প্রদায়ের একজন মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন আসার পরে বললেন মহিলাটি বললেন তাহিরনি ইয়া রাসুল্লাহ ও আল্লাহ রাসুল আপনি আমাকে পবিত্র করে নেন আল্লাহ রাসুল বললেন ইরজি ফিরে যাও আস্তাক ফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও ও তো বেলায় তুমি আল্লাহর কাছে তোবা করো মহিলাটি বললেন আল্লাহর নবীকে আপনি জিবনে মালিককে যেভাবে ফিরে দিতে চেয়েছিলেন আপনি আমাকেও কি সেইভাবে ফিরে দিতে চান বলে ঘটনাটা কি আমি অবৈধ সম্পর্ক করে আমার পেটে একটা বাচ্চা এসেছে ফলে আপনি আমাকে খুবই তাড়াতাড়ি আমাকে পবিত্র করে নেন আল্লাহর নবী বললেন সত্যি কি তোমার পেটে বাচ্চা আছে বলে হ্যাঁ আল্লাহ রসুল আমার পেটে একটা অবৈধ সন্তান আছে বলে তুমি পাপ কাজ করেছ তোমাকে হত্যা করব ঠিক কিন্তু তোমার পেটে যে সন্তান এসেছে তাকে তো হত্যা করার আমার কোনো অধিকার নাই মহিলাটিকে বললেন তুমি চলে যাও দশ মাস দশ দিন অপেক্ষা করো মহিলাটি সেখানে সেখান থেকে বাড়ি ফিরে গেলেন অপেক্ষা করলেন বাচ্চাটা পৃথিবীর বুকে না হওয়া পর্যন্ত মহিলাটি অপেক্ষা করলেন দীর্ঘ কয়েক মাস অপেক্ষা করার পরে যখন বাচ্চাটা পৃথিবীর বুকে আসলেন একটা ন্যাক রাতে জড় জড়িয়ে আল্লাহর নবীর কাছে হাজির হলেন আল্লাহর নবী বললেন দেখো পৃথিবীর বুকে যত খাবার আছে মায়ের দুধের বিকল্প খাবার আর কিছু হতে পারে না মায়ের বুকের দুধের খাবার বাচ্চার জন্য বিকল্প খাবার বাচ্চার জন্য আর পৃথিবীতে দ্বিতীয় খাবার আর হতে পারে না অতএব তুমি চলে যাও আড়াই বছর পর দেখা করবে আড়াই বছর পর দেখা করবে মহিলাটি চলে গেলেন যাওয়ার পরে আড়াই বছর অপেক্ষা করলেন বাচ্চার হাতে একটা টুকরা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে আবার হাজির হলেন বিশ্বনবী বাচ্চাটাকে করলেন কি একটা সাহাবিদের হাওলা করে দিলেন দেওয়ার পরে সাহাবিদেরকে বললেন যাও এই মহিলাটিকে একটা পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়ে একে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে পৃথিবী থেকে একে বিদায় করে দাও সাহাবারা মহিলাটিকে নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতে দিলেন দেওয়ার পরে চারিদিক থেকে আপনার জনসম্মুখে লুকায়িত অবস্থা নয় আর এটাই হচ্ছে শরীয়ত কোনো লোক যদি আপনার কোনো পুরুষ যদি আপনার আপনার বিয়ের পরে ব্যভিচার করে অন্য স্ত্রী নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য পর স্ত্রীর সঙ্গে যদি মিলামেশা করে অবৈধ সম্পর্ক গড়ে তোলে তাহলে ওই পুরুষটাকে গলা পর্যন্ত আর পুততে হবে না কেননা ও মহিলা নয় মহিলা তার জন্য গলা গলা পর্যন্ত পোতার আদেশ আছে আর যদি পুরুষ হয় তাকে কয়েক হাজার মানুষের সামনে এমনভাবে অপদস্থ অপমান এমনভাবে লাঞ্ছিতভাবে তাকে সবারই চাক্ষুষ সামনে আপনার পাথর মেরে মেরে তাকে আপনার পৃথিবী থেকে বিদায় করতে হবে চারিদিক থেকে আপনার ইট ঢেল পাথর আসবে একদিক থেকে পাথর আসবে মাথার মগজ ফুটে যাবে আর দিক থেকে পাথর আসবে চোখ ফেটে চোখ বের হয়ে যাবে আর এক দিক থেকে পাথর এসে বুক ফেটে যাবে এইভাবে চারিদিক থেকে আপনার পাথর মেরে মেরে ওই পুরুষটাকে বিদায় দিতে হবে এটাই হচ্ছে শরীয়তের আইন ও কানন মহিলাটিকেও ঠিক অনুরূপভাবে নিয়ে যাওয়া হলো যাওয়ার পরে বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে সাহাবারা যখন পাথর মারতে লাগলেন এহেন অবস্থা একটি সাহাবা একটা হাড় বা একটা মোটা পাথর তুলে যেমন মেরেছে তার সেই মহিলাটার মুখটা চূর্ণ বিচূর্ণ মাথাটা হয়ে গিয়ে এক ছিটকা রক্ত এসে সাহাবিটার একটা লুঙ্গিতে লেগে যায় লুঙ্গিটা এমনভাবে ধরে নিয়ে গিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হলেন আল্লাহ নবীকে বললেন ইয়া রাসুল্লাহ সি সি এমন নোংরা মহিলার একটা রক্ত আমার লুঙ্গিতে লেগে গেছে আল্লাহ নবীর মুখটা লাল হয়ে গেল বলে কি বললে তুমি তুমি জানো ওই মহিলাটি আল্লাহর প্রতি এমন ভয় প্রদর্শন করেছে ওই মহিলাটি আল্লাহকে এত ভয় করেছিল যে ওই মহিলাটিকে কেউ আমার কাছে ধরে নিয়ে আসেনি মহিলাটি পাপ কাজ করেছে করার পরে নিজে নিজে অনুতপ্ত হয়েছে নিজেই অনুশোচনা করেছে যে দুনিয়ার শাস্তি যদি আমি মাথা পেতে নিই তাহলে আমি জান্নাত চলে যাব আর যদি দুনিয়ার শাস্তিকে আমি ভয় করি তাহলে আমাকে ওই যুগ যুগ ধরে আমাকে জাহান নামের আগুনে পুড়তে হবে এই পাপের কারণে ফলে মহিলাটা নিজেই অনুশোচনা করেছে যে আমি যে এই পাপটা কাজ করেছি এই পাপের পাশ্চিত্য আমাকে ঘটাতেই হবে সাহাবিটার দিকে আঙুল তুলে আল্লাহ রসুল বললেন তুমি বললে কি জানো ওই মহিলাটি এমনভাবে তোবা করেছে আজ যদি ওই মহিলাটি তোবা যদি গোটা হিজাববাসীকে প্রত্যেকটা মাথাতে যদি ভাগ করে দেওয়া হতো প্রতিটা মানুষে বিনা হিসাবে জান্নাত চলে যেত সাহাবিটিকে এইভাবে আল্লাহ রসুল ধমক দিয়ে কথা বললেন তাহলে আপনি আল্লাহ রসুল এত পাওয়ারফুল মানুষ হওয়া সত্ত্বেও মহিলাটিকে বলতে পারলেন না যাও তুমি তুমি বাড়ি চলে যাও তোমার হয়ে আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নেব এত পাওয়ারফুল নবী হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল মহিলাটিকে এমন কথা বলতে পারলেন না মহিলাটি পালিয়ে যেতে পারত দশ মাস সময় পেয়েছিল মহিলাটি আড়াই বছর সময় পেয়েছিল মহিলাটি পালিয়ে যেতে পারত কিন্তু পেছনে তাকে ধাওয়া করেছে আল্লাহর প্রতি ভয় ভয়টা ধাওয়া করে তাড়া করে আল্লাহ নবীর কাছে হাজির করেছে কেউ তাকে ধরে নিয়ে আসেনি সেই মহিলাটি গোপনেই কাজ করেছিল পাপের কাজ কেউ তাকে দেখেও নি কেউ ধরে নিয়ে যায়নি সে নিজে নিজে অনুশোচনা করেছে যে আমার এই পাপ আমাকে বাঁচাতে পারবে না কালকে এমতো দিনে আমাকে জাহান নামে যেতেই হবে ফলে দুনিয়ার শাস্তিটাই আমি মাথা পেতে নিই বর্তমান যুগে আজকে যা সিচুয়েশন চলছে টাকা আর নারী এই ফুল খেলা হচ্ছে আপনার টাকাতে ইমান হারা শেষ ঠিক অনুরূপভাবে মহিলাকে নিয়েও আপনার দুনিয়া যা চলছে বোঝানোর কোনো না সবাই জানছেন দেখছেন প্রত্যেকটা যে কথা আমরা বাইরে শুনেছিলাম যে ঘটনাগুলো ঘটছিল আজকে প্রতিটা বাড়ির আনাচে কানাচে মহিলাদেরকে ফুল খেলা হচ্ছে আপনারা জানেন যখন যে নাও বেবিচার আপনার বেশি হয়ে যাবে তখন তিনটি বিপদ নেমে আসবে তিনটি বিপদ নেমে আসবে মহামারী হবে আপনার এমন রোগ হবে যে রোগ বংশে ছিল না যে রোগ ডাক্তার ছিল না নিঃস্বতা নেমে আসবে দরিদ্রতা নেমে আসবে তাকে ভিখারি হতেই হবে হবেই হবে তাকে ভিখারি কেননা যদি সে জেনা ও ব্যভিচার লিপ্ত থাকে সর্বদাই তাকে এমন রোগ হবে এমন অসুখ হবে যে অসুখ আপনার কোনোদিন বংশে হয়নি যে অসুখ ডাক্তারও চেনে না এরকম বিপদ তার প্রতি বিপদ নেমে আসবে রাসুল করিম সাল্লা সাল্লাম বললেন তিন শ্রেণী মানুষকে হত্যা করতে হয় তিন শ্রেণী মানুষ হচ্ছে হত্যার যোগ্য তাকে যদি হত্যা করা হয় তার জন্য কেউ জাহান নামে যাবে না তাকে যদি হত্যা করা হয় সে জাহান নামে যাবে না এরকম কিছু মানুষ আছে যদি তাকে হত্যা করে দেওয়া হয় সরকারের কথা বাদ দেন এখানে তো আপনার সরকার একটা লক্ষ্য শরীয়ত মোতাবেক হত্যা করলে আপনাকে জেল খাটতে হবে সেটা অন্য কথা হাদিস ও কোরআন কি বলছে যদি তাকে হত্যা করেন তাহলে আপনাকে জাহান নামে যেতে হবে না এরকম কয়েক শ্রেণীর লোক আছে তার মধ্যে তিন শ্রেণীর কথা বলি সময় দিকে লক্ষ্য রাখতে হবে এক ব্যক্তি আপনার আপনার একটা বাচ্চাকে একটা চড় মেরে মেরে ফেললো বাচ্চাটাকে চড় মেরে মেরে ফেললো কেশার স্বরূপ সেই লোকটা হত্যার যোগ্য কেশার স্বরূপ হাদিস কোরআন অনুযায়ী আপনার বাচ্চাটাকে এক চড় মেরেছে মেরে মেরে ফেললো অনুরূপভাবে কেশাস্বরূপ সেও তাকে হত্যা করতে হবে এটাই বিধান নম্বর দুই একজন বলেছে কোরআন মিথ্যা ইসলাম মিথ্যা কোরআনে যা আছে ভুল কোরআন ব্যাপারে ইসলাম ব্যাপারে নানান কথা বলেছে আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ নবী কটা বিয়ে করেছে এই ব্যাপারে নানান কথা বলেছে সেই ব্যক্তিও শরীয়ত অনুযায়ী তাকে হত্যা করতে হবে নম্বর তিন সে আপনার নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীর কাছে সে অবৈধ ব্যবহার করেছে অর্থাৎ জেনা করেছে এই তিন শ্রেণীর মানুষকে বিচার যখন কাঠগড়ায় দাঁড়াবেন তিনজনাই কিন্তু হত্যার যোগ্য কিন্তু দুজনের বাঁচার পথ আছে একটা লোকের বাঁচার পথ নাই যে আপনার বাচ্চাটাকে হত্যা করা হয়েছিল আপনি গার্জেন আপনি বললেন ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম আমি তাকে হত্যা করব না সেই লোকটি বেঁচে গেল সেই লোকটি বেঁচে গেল আমার ছেলেকে মেরেছে আমি ওকে ক্ষমা করে দিলাম আমি হত্যা করব না ওই লোকটা বেচারা বেঁচে গেল যে বলেছিল কোরআন মিথ্যা কোরআনে যা সুরা আছে সবই ভুল ইসলাম মিথ্যা নানান কুটু কথা বলেছিল সে বলছে ঠিক আছে আমি কথা ফিরিয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করা হোক আমি এই ধরনের কথা আর কোনো দিন বলবো না সেও ক্ষমা পেয়ে গেল নম্বর তিন যে বিয়ে করার পর যে না লিপ্ত হয়েছিল ওই লোকটার কিন্তু আর ক্ষমা হচ্ছে না ওকে হত্যা করতেই হবে ও আর আপনার ক্ষমার জন্য কোনো সুযোগ নাই ওকে আপনার ইট ঢেল পাথর মেরে মেরে পৃথিবী থেকে বিদায় করতে হবে হাদিস ও কোরআন শরীয়ত এটাই বলছে আজকে বর্তমান যুগে হাজারো যুবক এই ধরনের পাবেন যারা আজকে আপনার নিজের স্ত্রী থাকা সত্ত্বেও বিভিন্ন মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক এরকম হাজারো যুবক আপনি পেয়ে যাবেন বর্তমান যুগে তাহলে যে ভয় আল্লাহর প্রতি যদি ভয় থাকে ওই মহিলাটিকে কেউ ধরে নিয়ে আসেনি আল্লাহর প্রতি যদি ভয় থাকে তাহলে এই ধরনের কাজ যে আপনার কোনো ধরনের পাপ কাজ যখন আসবে তখন আপনার অন্তর থেকে সেটাকে আপনি রুখে দেবেন তাহলে একটা এবারে উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে পারবেন যেটা চলছে আর কি একটা জালসা হচ্ছে যার সাথে আপনার খুব ভালো বাংলাদেশ থেকে বক্তা এসেছে খুব ভালো একটা বিষয় নিয়ে জালসা বক্তব্য চলছে মুরব্বী জালসা শুনছে এমন তো অবস্থা বাড়ি থেকে ফোন দিয়েছে যে আব্বা আপনি বাড়তে আসুন কেন রে বাড়তে যাবো কেন আজকে তো ভালো একটা বিষয় চলছে বাংলাদেশের বক্তা খুব ভালো লাগছে শুনতে না আপনি বাড়তে আসুন একটু সাইডে গিয়ে বলছে কি হয়েছে নাকি বাড়তে যাব হলোটা কি বলে আব্বা গত তিন দিন আগে যে এই পাশের মাঠে যে মার্ডারটা হয়েছিল না ওই মার্ডারের আমাকে তিন নম্বর আসামি করেছে অতএব থানা থেকে নোটিশ এসছে আমাকে কালকে জেলে যেতে হতে পারে আপনি তাড়াতাড়ি বাড়তে আসুন এবার বলেন ওই লোকটা জালসা শুনবে আর কী করবে বাড়ি যাবে যে কি করবে ঘুমিয়ে যাবে না শ্বশুরবাড়ি যাবে বাড়িতে যাবে গিয়ে কোথায় এমপি এমএলএ e, প্রধান বিভিন্ন জায়গায় ফোন করবে তোর মামার বাড়িতে একটা ফোন দে তোর কোন বন্ধুকে একটা ফোন দে দেখ পার্টির চ্যানেলে এই তোর কেসটাকে ডিসমিস করা যায় কি না বিভিন্ন জায়গায় ফোনটা নোটিশ এসেছে রাত দশটায় দু ঘন্টা ধরে মেহনত চলছে বিভিন্ন জায়গায় ফোন চলছে যে এই কেসটাকে ডিসমিস করা যায় কি না রাত বারোটা বাজছে মা একবার চোখ মুছতে মুছতে এসে বলছে কই কিছু ব্যবস্থা হলো নিজের স্ত্রী খায় না বাচ্চাগুলো এখনও খাওয়া দাওয়া করেনি আপনার রাত ভোর বারোটা পর্যন্ত চলছে মেহনত চলছে কিভাবে এই কেসটাকে ডিসমিস করা যায় গোটা বংশটা একটা শান্ত পরিবার চাঞ্চল্যকর একটা থানার নোটিশ পেয়ে সবাই জেনে নিল যে এই ছেলেটা কালকে আপনার জেলে যাবে সবাই গোটা বংশে জেনে নিল আর শান্ত একটা পরিবারকে একটা থানার নোটিশে একটা চাঞ্চল্যকর ব্যাপার ঘটে ফেলল সবাই যখন এইভাবে আপনার ব্যস্তর মধ্যে ঠিক বারোটা পরে আপনার একটা ফোন আসছে যে আপনার পার্টির চ্যানেল থেকে আপনার নামটা কেটে দেওয়া হয়েছে এবার কি করবে এবার ঘুমের পালা এবার বলে তোর মামাকে একটা ফোন করে দে তোর বন্ধুকে একটা ফোন করে দে যে ওরা যাতে ঘুমায় এবার চারিদিকে ফোন হয়ে গেল সব নীরব ঘুম ঘুমের পালা চলল এবার ঘুম যখন আপনার চলছে এদিকে ফজরের আজান শুরু হয়ে গেল এমন তো অবস্থায় বুড়া বৃদ্ধা এবার বুড়া বুড়ি উঠলো ওঠার পরে উঁচু করে বৃদ্ধ বিড় করে সুভান আল্লাহ বলতে বলতে মসজিদ এলো বৃদ্ধা মহিলাটি উঁচু করে গামছায় মুখ মুছে মুসাল্লা পেড়ে নামাজ শুরু করলো বৃদ্ধ মানুষটা নামাজ শেষ করে বাড়িতে গিয়ে বুড়া বুড়ি গল্প করতে করতে আপনার ফর্সা হলো এবার হাসিনাকে ডাকতে গেল তার বেটা খায়রুলকে ডাকতে গেল যে বেটা ওঠ চা খা রাত মানে কটা বাজছে তখন আটটা এবার বলেন আল্লাহ বলছে তোর বাড়িতে এবার নোটিশ ঢুকেছে কিসের জাহান নামের জাহান নামে নোটিশ ঢুকে গেল তোমার হুশ হলো না বড় বড় লাতিরা ঘুমাচ্ছে বড় বড় বোমারা বড় বড় আপনার ছেলেবেলা ঘুমাচ্ছে তখন তোমার আর কোনো আপনার সান হলো না শুধুমাত্র থানার একটা নোটিশে আপনার একটা মার্ডার করার পর তিন মাস জেল খাটার পর আপনি আবার বাড়িতে আসতে পারবেন তারপরে কেসে যা হবে হবে আপনি ছাড়া তো পাবেন বর্তমান মানুষ আপনার থানা দারোগাকে যতটা ভয় করে বর্তমানে মানুষ আপনার বহরমপুরে জেলকে যতটা ভয় করে ততটা ভয় আল্লাহকে করে না যদি তাই হতো তাহলে ওই বৃদ্ধা ওই মুরব্বীটা তখনই আজানের সাথে সাথে ছেলেগুলোকে তুলতো যে বেটা ওঠ আমি কাল কেয়ামতের দিনে যখন ফেরেস্তা তোকে জাহান নামের ফেরেস্তা টেনে নিয়ে গিয়ে যখন জাহান নামের আগুনে ফেলবে আমি সহ্য করতে পারবো না বেটা ওঠ নামাজ পড় তখন আর সে লোকটি থাকতে পারত না কোনো হুশি নাই জাহান নামের নোটিশ ঢোকে গেছে আর তখন আর খেয়ালই নাই ফলে একটু ভাবতে হবে আমাদেরকে যে আজকে আমরা কোথায় আছি যত খারাপ কাজ আজ হতো না পারস্যে বসে আছে ওমার ওমার পারস্যে বসে আছে আর তার মেয়েকে বলছে যে দুধে একটু পানি দিয়ে দাও মেয়ে বলছে মাকে যে মা তোমার খলিফা কোথায় গদিতে বসে আছে এদিকে কিন্তু খলিফা তার বাড়ির কাছে কান নিয়ে দরজায় কান দিয়ে শুনছে ঘটনাটা মানে উমারে কাজ ছিল কি দরজায় দরজায় গিয়ে গিয়ে মানে দেখাশোনা করা এটাই তার কাজ ছিল মা বলছে দুধে পানি মিশিয়ে দাও এ কথাকে উমার শুনছে তার মেয়ে বলছে যে তার মা বলছে যে উমার তো খলিফা তো বসে আছে কোন রাতে এখন তো আসেনি মেয়ে বলছে যে খলিফা আমাদেরকে না দেখলো তো কী হলো আল্লাহ তো আমাদের দেখছে সকালবেলায় উমার চলে গেলেন সকালবেলায় লোক পাঠিয়ে দিয়ে বলছে ওই মহিলাটির দরকার ওই মেয়েটাই আমার ছেলের বৌমা বানাবো দেখেন একটা প্রেসিডেন্ট একটা গভর্নরের ছেলের সঙ্গে বিয়ে হবে একটা সাধারণ ফ্যামিলির একটা মেয়ের কেন ওর মধ্যে সততাই আছে ওর মধ্যে আল্লাহর প্রতি ভীতি প্রদর্শন আছে লোক পাঠিয়ে দিয়ে বললেন ওই মহিলাটি দরকার ওকেই আমার বাড়ির বউ বানাবো সালমান ফার্সিকে পাঠালো মাদায়ন শহরে গভর্নর করে পাঠানো হলো মাদায়ন শহরে গভর্নর করে সালমান সালফিকে সালমান ফার্সিকে যখন পাঠানো হলো তখন কি করলেন তখন আপনার উটের স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকলেন যে আমি কাজ করেই আমি খাবো যখন সালমান ফার্সি আপনার স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে এক ভদ্রলোক বলছে সালমান ফার্সিকে যে কুলি তুমি এসো তো আমার এই বুঝাটা তুমি নিয়ে চলো উত্তর জানে না যে এটা আমাদের এই মাদায়ন শহরের গভর্নর তার মাথায় একটা গভর্নরের মাথায় ঘাসের বোঝা সালমান ফার্সি হাঁটছে ওকে দেখে বিভিন্ন লোক রেসপেক্ট করছে সম্মান করছে তো এই মালিক ঘাসের বোঝার যে উটের মালিক সে বলছে আমার কুলিকে দেখি কেন এত সম্মান করে খপ করে একজন হাত ধরে বললেন এই তুমি আমার কুলিকে দেখে এত কেন সম্মান করো বলে কী বললে তুমি কুলি জানো এই লোকটিকে এই হচ্ছে সাল বিখ্যাত সাহাবি সালমান ফার্সি ইনি আমাদের গভর্নর মাদান শহরের গভর্নর করে পাঠানো হয়েছে এবার বলেন তার অবস্থা কেমন হয় ঘাসের বোঝা দিলাম কাকে বাবা সঙ্গে সঙ্গে বুকে জোরে ভুল করেছি আমি অন্যায় করেছি বলে অন্যায় তুমি কিছু করো নেই সালমান ফার্সি বলছে অন্যায় তুমি কিছু করো নেই তুমি তো শুধুমাত্র কেবল আমার মাথায় একটা ঘাসের বোঝা চাপিছ কিন্তু আল্লাহ নবী আমার মাথায় চাপিয়েছে গোটা এই মাদান শহরের গোটা শহরটাকে আমার মাথাতে চাপিয়েছে তুমি তো শুধুমাত্র একটা ঘাসের বোঝা চাপিছ এখান থেকে কী বুঝলেন এখান থেকে বুঝলেনটা কি যারা দেশের আপনার মানে হত্যাকর্তা দেশের যারা দায়িত্বশীল আজকে তাদের অবস্থা কেমন যত পারে পকেটে ভরে নাও যত পারে আখের গুছিয়ে নাও পরবর্তীতে গতি পাবো কি পাবো না আখের তো গুছিয়ে নেই এক জাররা পরিমাণ কাল কিয়ামতো দিনের হিসাব বাবা লাগবে হিসাব দাও তারপরে পাঁচটা প্রশ্নের হিসাব দাও তারপরে একটা কদম আগাও কোন পথে ইনকাম করেছ কোন পথে খরচ করেছ এটা বুঝাও তারপরে পা আগাও ফলে আপনারা একটু হিসাব করে আল্লাহর প্রতি ভয় নিয়ে আমরা চলব মা বোনদেরকে বলছি শুধু শুনলেই হবে না মেয়েটা কোথায় যাচ্ছে নামাজ পড়ে কোনো লাভ নাই কেননা আপনার মেয়ে আপনাকে জাহান নামে নিয়ে যাবে আপনার ছেলে আপনাকে জাহান নামে নিয়ে যাবে কেন এটা ব্যাখ্যা ভালো হয়ে করুন আপনার মেয়ে কেন জাহান নামে নিয়ে যাবে আপনার ছেলে কেন জাহান নামে নিয়ে যাবে একটু ভাবুন ভাবতে দিলাম কেন নিয়ে যাবে শুধু ঠকাঠক মারলাম আর মনে করলাম যে আমি পাচক্ত মুসল্লি আর আমার মেয়ে গিয়ে লজে বসে থাকলো ছেলে গিয়ে কোথায় রাত দশটা বারোটায় পর পর বাড়তে ঢুকছে কোনো লাভ নাই ষাট থেকে সত্তর বছর দুনিয়া করবেন চলে যাবেন কবরে যখন আপনার জমনে কবরে রাখা হবে সাধারণ আপনার যেমন দুনিয়াতে আপনার সাধারণ ঘুম থেকে যখন জেগে ওঠেন না আপনি ঘুমিয়ে আসেন হঠাৎ ঘুম ভেঙে গেল কবরে যখন রেখে চলে আসবে হঠাৎ চোখ খুলবেন তো আপনি কবরে আরে আমি কবরে কেন সাধারণ মতন আপনি যেমন দুনিয়া তেমন কবরে ও অবাক করো ব্যাপার করো ব্যাপার আপনাকে ভাবতে অবাক লাগবে যে আমি দুনিয়াতে আছি কবরে কেন আমি আপনার দেমা খারাপ হয়ে যাবে আরে আমি কবরে কেন আপনার যেমন দুনিয়াতে ঘুমিয়ে থাকেন ঘুম ভেঙে যায় অনুরূপভাবে কবরে যখন রেখে চলে আসবে ঠিক অনুরূপভাবে ঘুম ভেঙে যাবে আপনার ঘুম ভেঙে যাবেন তো দেখবেন না আপনি কবরে তখন কি অবস্থা হবে একটু ভেবে দুনিয়া করুন আল্লাহর প্রতি ভয় ভীতি নিয়ে চলুন আল্লাহর কাছে দোয়া করে রব্বল আলমিন যেন আমরা তোমার প্রতি ভয় নিয়ে যেন আমরা দুনিয়া করতে পারি পাপ তো হবে আল্লাহ পাপ করার জন্য তৌবা এবং তোমার কাছে ক্ষমা চাইতে পারি সেই সুযোগ আল্লাহ আপনি আমাদের করে দেন এবং প্রত্যেকটা মানুষকে যুবক যুবতী মা বোনদের বাবাজিদের আমি অনুরোধ করব আপনারা যে যাই কাজ কর যে যে কাজ করবেন আল্লাহর প্রতি একটু ভয় নিয়ে সবসময় মনে করবেন যে আল্লাহ দেখছে কেউ দেখবে না আল্লাহ দেখছে এটা দিলে অন্তর নিয়ে দুনিয়া করবেন তাহলে নিশ্চয় পরবর্তীতে আমরা আমাদের জীবন সাকসেসফুল হবে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক এনাদ করুন আমিন